লাঞ্চ করি আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি হুমায়ুন চত্বর দেখতে পারা এটা বাসর লগে পুলিশের মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পারা টু ভিওয়ার্স ও লাইন ঠিক কর ভাই একটু তো একটু তো একটু তো দেখি ইলাম আইলো হ্যাঁ। মানে বাসে আর পুলিশের মোটর সাইকেলে দেখতে পারো প্রিয় ভিউয়ার্স তোলা মারি সাইডে নহলে ওরা দেখি যেতর আমরা এই মুহূর্তে আছি হুমায়ুন চত্বর যেতর একবারে পুলিশের গাড়ি আর বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখি ভাই ভাই ভাই ভাই একটা মিনিট একটা মিনিট আমি কই তাইন ও গাড়ির প্যাসেঞ্জার ও গাড়ি যাত্রী তারা বিশ্বনাথ গেছিলা তারা বিশ্বনাথ গেছিলা বিয়াত গেছিলা বিয়া থেকে আচ্ছা, আইরা আচ্ছা। বুঝছেন আওয়ার পথে অন্য মাঝে আর একটা সিএনজি আসলো বলে সামনে তো সিএনজি মনে হয় সামনে দিয়েছে আওয়ার পরে খালাই কইসুন যে না খালা কিছু কইছো না চেঞ্জ হওয়ার পরে ও চেঞ্জি ড্রাইভার তুই আমার সামনে দিকে লাগে না তাই উঠিয়ে ও ড্রাইভার উঠিয়ে কইছে বলে তুলি লিমু তুলি লিমু কইয়া তুলি লিছে আর ঠিক চেঞ্জির পিছে ও সার্জেন্টর গাড়ি আসলো স্যারের গাড়ি আসলো বুঝছো নি সার সহ সিএনজি সহ তারা স্পিডে ইয়ে মারছে ও ড্রাইভারে বাসে ইয়ে মারছে না ও বাসে ইয়ে মারছে বাস নির্দোষ বাসে ইয়ে ডাইরেক্ট মারছে পরে হে মারিয়া পরে মারিয়া হে ব্রেক করিয়া গেছে গিয়ে কথা বুঝছো নি হে জানালা দিয়ে ফেলাইছে ও গিয়া মেইন ঘটনা খুব বেশি ভয় পাইছে পরিচিত আন্টি প্রিয় ভিউয়ার্স আপনার সব লোকে তাওকা হ্যাঁ? দেখতে পারা এমন দেখেন অবস্থা আচ্ছা, আমি ভাই আমি তৈরি বেশি আমি আইছি আমি এসছি আইডি মেডিকেল যাও মেডিকেল যাও মেডিকেল যাও মেডিকেল যাও মেডিকেল যাও প্রিয় ভিউয়ার্স দেখতে পারো আমরা আছি এই মুহূর্তে হুমায়ুন চত্বর হুমায়ুন চত্বর আমরা দেখতাম পারছি বাসে আর পুলিশের সার্জনের মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে

নেতার আমরা এই মুহূর্তে হুমায়ুন চত্বরে আছি একটু জগন্নাথ এই মুহূর্তে চত্বর একটা মারাত্মক দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেল পুলিশের গাড়ি সাহায্য ষাটজন মোটরসাইকেল একবারে তলে ফালাইয়া একেবারে ফিসি লাগিছে দেখা গেছে আগে চত্বর একেবারে পয়েন্ট মেইন চত্বর পয়েন্ট একেবারে আরো রুগী মানুষ রুগী লইয়া ডাক্তর যাওয়ার ডাক্তর যাওয়ার তারপর প্রচুর মানুষ এখানে গায়ে মোটরসাইকেল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেল এখন অবস্থা বেশি খারাপ পুলিশের কাছে আসলে আমরা সঠিক বিষয়ে আমরা আপনারা হওয়ার চেষ্টা করব দেখতে পারা আমরা যতটুকু এই পর্যন্ত জানতাম পারলাম যে চারজনের মোটরসাইকেল আইয়া বাসে আইয়া ধাক্কা মারছেন আমরা পুরা ঘটনা আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনারা সব লোকে থাকা দেখতে আমরা এই মুহূর্তে আছি হুমায়ুন চত্বর বেনালা বেনালাটা উন্ডেড হসপিটাল বেন বেনালা বেনো ড্রাইভারটা উন্ডেড আহত ও আহত বেনো ড্রাইভার অত বাসে ব্রেক ফেল মারিয়ে মারছে মানে বাসে আইয়া বেনো ড্রাইভার বেনো ড্রাইভার সিএনজি মারছে লাইটেস মারছে কোন একটা গাড়ি আছে প্রাইভেট সরকারি গাড়ি হঠাৎ মারছে দিছে লাইটেস মারছে এরপর সিএনজি মারছে বাসে না আমি তো ওই বাসে ছিলাম যখন ওই জগন্নাথপুর বাস স্ট্যান্ড থেকে ও গাড়িটা চালো সারার পরে খুব ভালো ড্রাইভারে খুব ভালো চালিয়ে আসছিল কোনো সমস্যা হয় না রাস্তাতে ওখানে হঠাৎ করে ব্রেক ফেল করলো নিকা ব্রেক ফেল করলো নাকি কি করলো ওইটা আমরা জানি না হঠাৎ করে দেখি গাড়িটা স্লো হয়ে গেল সামনে দিয়ে লাইট এসে প্রথমে নাকি রিক্সাতে প্রথমে বেন একটা ধাক্কা দিছে তারপর লাইট এসে একটা ধাক্কা সেই সময় আমি গাড়িতে ছিলাম অনেক দাম দিতেই নাই যদি প্ররোদনের কিছু হয়ে যায় তো তারপর দেখা যায় হঠাৎ করে সামনে ওই যে একটা মোটরসাইকেলের সাথে ধাক্কা দিল তারপর লাইমা দেখলাম যে ওইটা ওই জায়গায় ট্রাফিক পুলিশের গাড়ি আর কি পেসেঞ্জার আচ্ছা, ফুল ভর্তি ছিল মোটামুটি মানে না প্যাসেঞ্জারের কারো কোনো কিছু হয় নাই আচ্ছা, না সে সম্ভবত ব্রেক ফিল করছে এইরকম হয়েছে আর কি গাড়িটা ধীরে ধীরে ধীরে ধীরে নামছে আর কি জি অনেকেই গেট দিয়া ফাইল ফাইল লাগালামছে জি সার্জন শুনছে আমি এখন সার্জনকে আমি দেখি নাই আমি যদি শুনছি উনার নাকি আহত হয়েছে উনাকে একটা ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা, আচ্ছা। এতটুকু শুনছি আর কি অসংখ্য ধন্যবাদ আর লেগুনা আপনার পিছিয়ে আসুন লেগুনা কি লেগুনা আমাদের ভিসা আছে কি না ওইটা আমি জানি না সামনে শুধু দেখছি একটা লাইটের সাথে ধাক্কা খাইছে আমরাও মাত্র আইছি এই বাইকে দেখছি একটু আগে প্রায় পনেরো মিনিট আগে এই দেখছি যে একটা ও যে বাস অফটার ধাক্কা মারিয়া চারজনের গাড়ি নিছে চারজন চারজনটা মানে পাইছি না মেবি কান্দে লইয়া যাওয়া হয়ে গেছে কোনো রিক্সা গাড়ি তুলিয়া দিছি গেছেন তাই তারপরে আপনার আইয়া দেখি যে কিন্তু অনেক পুলিশ আইসেন আইয়া লাইন ক্লিয়ার করছেন লাইন ক্লিয়ার করা হয়েছে অতটুকু দেখছি ও অনেক একটা ও যে ইয়ে দেখরা একটা বাঙ্গা বাঙ্গা মানুষ এখনো বিচে রয়েছেন তারা আজিকালি কিছুটা পাইবা তারা দোকা ফিস সাইড বাঙ্গা রয়েছে সারা একটা না বানার ওই যে ওই যে না বানা যে আহত হয়েছে তাই নাইছিল আপনারা সব লোকে তাও দেখতে পারা যে বেন ড্রাইভার আছে বেন ড্রাইভারও কিন্তু যে তাইনও আহত আমরা দেখতে পারলাম হুমায়ুন চত্বরও অনেক মানুষ কিন্তু দেখতে পারা বিহার আপনার সব লোকে তাও দেখতে পারা হুমায়ুন চত্বর আছে এই মুহূর্তে আমরা জানতাম পারছি বাসে আইয়া চারজনের মোটরসাইকেল আয়া ধাক্কা মারিয়া সে গেল আরও যে প্যাসেঞ্জার আসলাম প্যাসেঞ্জারও কিছু আহত হয়েছেন বাসর মাঝে দেখতে পারা আমরা ওরা তুলে দিলে ওরা দিচ্ছি

আমি এক গড়েন আমি এক তোমার বাবার নাম কোথা আমার বাবার নাম মোহাম্মদ আদুকা হ্যাঁ আদুকা আদুকা আদুকা দেশের দেশের বাড়ি বাড়ি আমার বাড়ি অষ্টগ্রাম থানা জেলা জি শেরবন প্রশাসন ভাই যদি ইয়াদা বলে সেটা ভালো হইবে প্রিয় ভিউয়ার্স দেখতে পারা যে লেগুনা লেগুনার যে ড্রাইভার আছেন তাই আহত আছেন তার কাছ থেকে আমরা পুরা ঘটনা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ যে তারা আমরা আছি হুমায়ুন চত্বর হুমায়ুন চত্বর আমরা যতটুকু জানতে পারছি যে বাসের ধাক্কায় চারজনের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সব লোকে থাকো ইনশাল্লাহ আমরা চেষ্টা করাম আপনারা ফুল তত্ত্ব দেওয়া যে তারা যে বাসটা কিন্তু যে বাসটা মারছে কিন্তু ঠিক মাঝখানে এখনও রয়েছে হুমায়ুন চত্বর ঠিক মাঝখানে কিন্তু বাসটা রয়েছে আপনারা সব লোকে থাকা তারা এই হুমান চত্বর কিন্তু অনেক মানুষ কিন্তু এখন কিন্তু ইনশাল্লাহ আমরা যে লেগুনা ড্রাইভার যে লেগুনা যে আসলে অফিসে যে ড্রাইভার তার কাছ থেকে আমরা সম্পূর্ণ সফলতা জানার চেষ্টা করবো আমি এক সাইডে গাড়ি আইছি আমি খাইলাম মারলাম

আপনি আপনি একটু ঘটনাটা করছেন আমার বাসে আমরা যতটা জানি আমরা তো গাড়ি চালানি আমরা তো গাড়ি চালানি বাসে ব্রেক ফেলি যা আমরা সব পাঁচ ছটা গাড়ি মারি মারি মারি মারি মারি আসছে ও পর্যন্ত এন তেলা গাড়ি চালাই নেই নো ফোর্স আগর গাড়ি আমি সিনজি চালাই আমি ভরছি আগে নোয়া ফোর্স ওই তো নোয়া তো ও সিনজি আচ্ছা, তো ওই তো কাহ দুইখান গাড়ি তো তো আর ঠেলা গাড়ি তো আর প্রথমে চারজন মোটরসাইকেল আসলো মোটরসাইকেল আসলো আমরা খরেও আসিল না গেলে হইতে পারে না যেহেতু মাথার খেলা খেলেন না আচ্ছা আচ্ছা আপনি পুরা কইতে আপনার গাড়ি আমরা তো গাড়ি সেন্স নেই আমাদের আমাদের গাড়ি কিতা আরম্ভ হয়েছে আচ্ছা, বেটায় ও তো গাড়ি ওই ওই গাড়ি কোন দেখাব কাকে আপনি পুরা কইতে পারতেন না জি না প্রিয় ভিউয়ার্স আপনারা সব লোকে তাও আমরা এখন পর্যন্ত যতটা যতক্ষণ জানতাম বললাম যে একটা গাড়ি থেকে আটটা গাড়ির কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে ধাক্কা খাইয়া তো মূল ঘটনাটা আসলে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনার সব লোকে থাকা আপনারা একটু যদি আমি দেখাই আমরা দেখা আপনারা একটা দিন দেখাইতাম দেখলাম যে যে বাসটা কিন্তু চারজন মোটরসাইকেল দিয়া ধাক্কা মারছে কিন্তু বাসটা কিন্তু এখনও হুমায়ুন চত্বরে দেখতে পারা যে আছে এখনও রয়েছে আর এই যে অনেকটা গাড়ি কিন্তু লেগুনা ড্রাইভারও দেখছে আহত এবং আমরা জানতে পারছি যে নাবানা মোটর সাইকেল নাবানা মোটর সাইকেলও কিন্তু এখানেও আটটা আটটানি হয়েছে আমরা তুমি জানতাম পারছি আপনার সব লোকে তাও দেখতে ওরা ও বাসে কিন্তু গায়ে ধাক্কা মারছে সিলেট টু জগন্নাথপুরের বাসে আমরা যতটুকু জানতাম পারছি আপনি আসলানি আসলে ড্রাইভার বা মূল ঘটনা তোলার চেষ্টা করাম যতটুকু জানতাম পারছি আপনারা জানাইছি আপনারা সব লোকে থাকো ইনশাল্লাহ আরও জানানোর চেষ্টা করুন Thank you. আচ্ছা আপনি জানেন ঘটনা না আমি পুরা জানি না আমি আইছি আসলে এখানে যারাও দেখলাম যে কেউ এখানে বেশিরভাগ মানুষের জানটা না যতটুকু জানতাম পারছি আপনারা জানাইছি চেষ্টা করছি আচ্ছা, মানে ভাই সামনে একটা টেলা আসলো কথা বলছেন সামনে একটা টেলা আসলো আর ড্রাইভারে আমার এখানটি আসলো গাড়ির মাঝে তো তাই নুটিয়া কইরা যে ড্রাইভারে যে ঠেলা ড্রাইভারে উঠে হইরা ঠেলার পিছনে কিন্তু আবার সার্জেন্টের গাড়ি কথা হচ্ছে নি আর ড্রাইভারে উঠে উঠে খর যে ঠেলা ড্রাইভারে যে মারিতাম নে মারিতাম নে হইয়ার মারি দিছে ঠেলারে ঠেলারে সহ মারিয়া আর সার্জেন্টের গাড়ি একবারে গিয়ে চাপাই লিছে সার্জেন্ট আহত হয়েছেন তাই না মেডিকেল সার্জেন্টের গাড়ি ওনার সামনে তো আছে বাইক সিরিয়াস ঠেলা ড্রাইভার ওনার আছে আর বাসের ড্রাইভার তো ফলাতক হয়ে গেছে সাথে সাথে না হেল্পার কেউ নাই জি জি বাসে কেউ মারছে না তো বাসে কেউ মারছে বাসের আগে লাইটেস ছিল আর বাসটা পিছন দিকে আইসে ব্রেক ফেল হইরা চারজনের গাড়ি অন্য মানে ওভারটেক করে ঢুকতেছে আর এই দুইটার মাথানো ঢুকছে আর এই বাসে টেলামাইটা লাইটেসের লগে না লাগাইছে এই বাসে চারজনের জোরে খালা গাড়ি আছে খালা আসলো আসলো পেরাডু পেরাডু আসলো পেরাডু কিছু কিছু না পিস্তলটা মানে আমি পাইছি হ্যাঁ। পিস্তল আমি পাইছি পিস্তল আমাদের যে পিস্তলটা রোডের পাশে পড়ে রইছে এটা তো গুরুত্ব যে মারাত্মক বেশি হইছে এবার ব্রিজের নিচ থেকে লেগে ঠান্ডা হয়ে সাইনবোর্ড পর্যন্ত আনছে তারা পিস্তলটা ভাইয়া আমি দিছি তারা অনেক খুশি হয়েছে মানে গুল্লি উল্লি সহ পাইছি ম্যাগনেট সহ কিন্তু চারজন আহত হয়েছে আর বাসের মানুষ বাসের মানুষ তো দৌড়ি দৌড়ি নামি গেছে না না অন্য আর টেলা ড্রাইভারটা বেশি আহত হয়েছে টেলা ড্রাইভার তো সাইডে তো সাইড পড়ছে আর গাড়ি আরো গাড়ি গভরে ধরছে হ্যাঁ দুষ্টা হ্যাঁ দুষ্টা তো বাসবার যে হচ্ছে ব্রেক ফেল করছে দেখতে পাচ্ছেন যে আমরা যে সার্জন সার্জনের যে গাড়িটা গাড়িটা কিন্তু বাসের ধাক্কা মারছে আমরা যতটুকু এই পর্যন্ত খবর পাইলাম আপনারা চেষ্টা করছি আপনারারে ঘটনাটা তুলিয়া ধরার আর আপনারা দেখাইতাম চাইলাম যে মোটরসাইকেলটা আপনারা যে দেখতে পারা পুলিশের যে সার্জন সার্জনের যে গাড়ি গাড়িটা দেখতে পারা পুরো একবারে অবস্থা খারাপ যে পুলিশ যে বাস আছে বাসে কিন্তু গাইয়া ধাক্কা মারিয়া দেখতে পারে একবারে সামন সাইডটা আপনারা দেখায় আমরা যতটুকু চেষ্টা করছি আপনারা তুলিয়া ধরার তুলিয়া ধরছি এবং পুরা ঘটনা জানানোর চেষ্টা করছি ভিউয়ার্স আর যদি আমরা লাইভ চলাকালীন অবস্থায় কথার মাঝে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু